জানে তুমি আর আগের মতো নেই আর আমিও এখন আগের মতো পাগলামি করি না একটা সময় ছিল যখন তোমাকে না দেখলে পাগলের মতো ছটফট করতাম একটা সময় ছিল যখন রাত দিন চোখের জল ফেলতাম কতবার যে তোমার জন্য নিজেকে কষ্ট দিয়েছি তার কোনো হিসাব নেই তোমার অভিনয়গুলো কবেই ভুলে গেছি আজ নেই তুমি আমার মনের লিস্টে নেই ফোনের লিস্টেও কোথাও তোমার কোনো অস্তিত্ব নেই নেই কোনো সুখের স্মৃতি সঙ্গী হয়ে আছে শুধু তোমার দেওয়া কষ্টগুলো একটা সময় মনে হতো আমি তোমাকে ছাড়া বাঁচব না আসলে আমি মরিনি এখন আমি খুব ভালো আছি তোমাকে ছাড়া এখন আর আমাকে বেশি রাত জাগতে হয় না এখন আর কারো ফোনের জন্য অপেক্ষা করতে হয় না আমি খুব ভালো আছি একা একা আমি তো বেশি কিছু চাইনি শুধু চেয়েছিলাম তোমার একটুখানি ভালোবাসা কিন্তু তুমি আমার সাথে ভালোবাসার নামে করেছে শুধু ছলনা তুমি শুধু আমাকে কষ্টই দিয়েছ কখনোই বোঝনি আমাকে আমি এখন অনেক ভালো আছি শুধু তুমি নেই আমার অস্তিত্ব জুড়ে